এমন এমন রোগ ব্যাধির জন্ম নিবে যে মানুষ কখনো কল্পনা করে না দেখছেন না এখন কি হচ্ছে এমন রোগ ব্যাধি বের হবে সামনে আরো বের হবে যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি যে এরকম করে মানুষ মারা যাইতে পারে এই যে এখন ভাইরাসটা দেখছেন এটারও ইঙ্গিত হাদিসের মধ্যে ছিল আমরা হাদিসগুলো স্টাডি করিনি আগে এবং এই ভাইরাসের পরের অবস্থা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলা আছে এর পরে আসবে দুর্ভিক্ষ লিখে রাখেন এরপরে আসবে কি দুর্ভিক্ষ দেখবেন এই যে পুরো বিশ্বটাকে ভাইরাস দিয়ে একটা দিকে একটা দিকে চোখ চোখ ফিরিয়ে রাখা হয়েছে সবাই এখন এই ভাইরাসের দিকেই তাকিয়ে আছে ভাইরাস ভ্যাকসিন ভাইরাস ভ্যাকসিন এর পিছনে কিন্তু অনেক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এখন বিশ্বে এটা আপনি বুঝতে পারছেন না